তো সম্মানিত ভিউয়ার্স আমরা দেখতে পেলাম আমাদের সামনে যে স্মার্ট এলইডি টিভিটি রয়েছে এলইডি টিভিটি তো সেই এলইডি টিভিটির সাউন্ড আছে কিন্তু ছবি নেই তো এখানে এই কারের ভিতরে যে আমরা ভোল্টেজটি দেখতে পেলাম সেই ভোল্টেজটি সম্পূর্ণ ওকে রয়েছে কিন্তু এটার যে ফোকাউস যেই এলইডি রয়েছে সেই এলইডি জ্বলছে না তাহলে কোথাও যেই এলইডি e রয়েছে সেই এলইডি প্রবলেম e হয়েছে তো আমরা এটা সম্পূর্ণ ডিসপ্লেটি খুলে নেব খুলে নেওয়ার পর আমরা এটাকে যেই এলইডি e নষ্ট হয়েছে সেটি আবার পুনরায় লাগিয়ে দেব